নবীর শরীফ দেখের মন ভরে না সবাই বলবেন নবীর শরীফ দিদার ধাব শাহে মদিন সবাই নবীর শরীফ দেখে মন ভরে না দিদার করেছি আর ওরা ওনারা সিরাতুন নবীর নাম দিয়ে কিছুক্ষণ নবী আমার মতো কিছুক্ষণ নবী মাটির কিছুক্ষণ নবী এলমেগেট জানে না কিছুক্ষণ নবীকে বলবে নূর নয় কিছুক্ষণ নবীকে বলবে হাজার নাজের নয় কিছুক্ষণ নবীর ব্যাপারে বলবে যাওয়ার দরকার নাই উচ্চ আবাদে বলবে নাও সুবিল্লাহ